আমাদের এই ফোনে অলরেডি আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের সাথে কোনো ইনফরমেশন যাতে সিঙ্ক না হয়ে যায় সেই জন্য আমরা অন্য আরেকটি ব্রাউজারের হেল্প নিচ্ছি নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য ওকে আমাদের ব্রাউজারটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইনস্টল হওয়া তো আমরা এখান থেকে চাইলে ওপেন করতে পারি অথবা সরাসরি আমরা কিন্তু আমাদের ফোনে আসলে এখন দেখতে পাচ্ছি যে ওপেরা যে ব্রাউজারটি আছে এই ব্রাউজারটি ডাউনলোড হয়ে গেছে বা ইনস্টল হয়ে গেছে দেন এটাকে আমরা এখান থেকে ওপেন করব ওপেন করার পরে সর্বপ্রথম আমাদের সামনে যে ইন্টারফেসটা এসেছে এটাকে আমরা এখান থেকে আসলে একদম মূল ইন্টারফেসে নিয়ে যাওয়ার জন্য যা যা কার্যক্রম আছে সেগুলো এখান থেকে কমপ্লিট করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ওপেরা ব্রাউজারে চলে এসেছি এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখন ডেফিনেটলি আপনার একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন না তো আমরা এখান থেকে জিমেইল সাইন আপ লিখে সার্চ করলেই হয়ে যাবে জিমেল সাইন আপ লিখে সার্চ করলাম জিমেল সাইন আপ লিখে সার্চ করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট নামে একটা অপশন এসেছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এখানে আমরা এসে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট নেম চাচ্ছে তো আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি সাইফুর রহমান এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি A Z I M okay এবং এখানে আপনার ইউজার নেমটা দিবেন ওকে দেন আমরা আমাদের ইউজার নেম মানে ইমেল অ্যাড্রেসটা কেমন হবে সেটাকে আগে ঠিক করলাম সেটা ঠিক করার পরে তারপরে জিমেল ডট কম দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি চেষ্টা করবেন এইট ক্যারেক্টার্সের একটা পাসওয়ার্ড দিতে যেখানে সিম্বল থাকবে এবং সাথে নাম্বার থাকবে এবং লেটারও থাকবে এবং সাথে ক্যাপিটাল লেটারও থাকবে এরকম একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন সেই পাসওয়ার্ডটাকে এখানে আবার কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পরে আপনাকে নেক্সটে যেতে হবে নেক্সটে গেলে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে এবং আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পাঠানো হবে সেই নোটিফিকেশনটা আপনি এখানে বসালেই আপনার জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যাবে ওকে তো জিমেল অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি সেই জিমেল অ্যাড্রেসটাকে এখান থেকে লগ করবেন তো লগ করার জন্য আমরা এখান থেকে সাইন সাইন ইনে চলে যাব সাইন ইন করার জন্য আমরা জিমেল লিখে সার্চ করছি তারপর এখানে সাইন ইন গুগল অ্যাকাউন্টস এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেসটা আছে তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি জিমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাবেন ওকে তো নেক্সটে গেলে আপনার একটা যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে তাহলে আপনার এখানে হয়তো বা একটা কোড আসবে সেই কোডটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি মেসেজ অপশনে আসবে আপনার দেন আমরা এখান থেকে নেক্সটে চলে যাব ঠিক আছে নেক্সটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে সাইন ইন হয়ে গেছে তো এখন আমরা সরাসরি চলে যাব ইউটিউবে ইউটিউব লিখে সার্চ করব ইউটিউব লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি এবং ইউটিউবে আসার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে থ্রি ডট আইকন থেকে ডেস্কটপ সাইডে আমাদের মোবাইলের যে স্ক্রিনটাকে আছে সেটাকে কনভার্ট করে নিচ্ছি কনভার্ট করে নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের যেই চ্যানেল খোলার জন্য এখান থেকে আমাদের জিমেইলের যে আইকনটা দেখাচ্ছে সেই আইকনে চলে যাব ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন আছে তার মানে হচ্ছে এখান থেকে আপনাকে শুরুতেই একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে বাই ডিফল্ট তারপর আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হবে তো আমরা এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করছি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে name how you will appear আপনি আসলে এখানে কিভাবে নিজেকে দেখাতে চাচ্ছেন আপনার নামটা কি দিবেন বা কিভাবে অবতরণ দেখাবেন সেটাই ঠিক আছে তো এখান থেকে আমাদের নাম সাইফুর রহমান আজিম আছে আমরা এটা কি ক্রিয়েট চ্যানেল দিয়ে দিচ্ছি যদিও আমরা আমাদের ব্র্যান্ড চ্যানেলটিকে অন্য নামে তৈরি করব ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বাট আমরা এখন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করব ঠিক আছে তো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা সরাসরি আমাদের যেই অ্যাকাউন্টটা এখন বর্তমানে আছে সেই অ্যাকাউন্টের একদম এই কর্নার থেকে লোগোতে ক্লিক করব এখান থেকে এসে লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করে এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিওতে দেখাচ্ছে আমরা কন্টিনিউ দিব এবং কন্টিনিউ দেওয়ার পরে এইখানে কর্নারে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে এখানে সেটিংস আইকন এই সেটিংস আইকন আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে চ্যানেলস অপশনে যাব দেন এখান থেকে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংস থেকে আমরা সরাসরি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে চলে যাব তো এখানে আসার পরে add or manage your channels অপশনেটায় আমরা যাব তো adds or manage your channel অপশনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে বাট এইখান থেকে আমরা একটা create a new create a channel থেকে আমরা আরেকটা চ্যানেল তৈরি করতে যাব এবং তখনই আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হবে ঠিক আছে তো এখান থেকে এখন আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছি সেটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট তো এখান থেকে ক্রিয়েট ইউর চ্যানেল নেম এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব যেমন আমরা দিয়ে দিচ্ছি ক্রিয়েটর সাপোর্ট তারপরে এখান থেকে আমরা I understand that I am creating a new Google account with its own settings including YouTube search and watch history ঠিক আছে এটাতে আমরা আসলে টিকমার্ক দিব টিকমার্ক দেওয়ার পরে আমাদের চ্যানেলের নামটা ঠিক আছে কিনা সেটা আবার চেক করব দেন আমরা ক্রিয়েট আইকনে ক্লিক করব ক্রিয়েট আইকনে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের যে ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি সেটা খুলে গেছে বাট এখন আমাদের চ্যানেলে আরও কিছু কাজ আছে যেমন ভেরিফাই করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি মোবাইল নাম্বার দিয়ে দেন চ্যানেল কাস্টমাইজেশন করতে হবে then SEO then channel monetisation কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব এবং এভরিথিং সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা সরাসরি চলে যাব যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে শুরুতেই আমরা ভেরিফাই করে নিব ঠিক আছে তো ভেরিফাই করে নেওয়ার জন্য আমরা এইখান থেকে আমাদের যে ইউটিউব স্টুডিও অপশনটা আছে এই ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করব ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করার পরে আগের মতোই কন্টিনিউতে চলে যাব এবং কন্টিনিউতে এসে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংস আইকন আছে নিচে এই সেটিংস আইকনে আমরা চলে যাব সেটিংস আইকন থেকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল চ্যানেলের এখান থেকে আমরা ফিচার্স এলিজিবিলিটিতে যাব দেন এখান থেকে ইন্টার ইন্টারমিডিয়েট ফিচার্সের এখানে এসে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার ঠিক আছে তো ফোন নাম্বার ভেরিফাইটা আমরা এখান থেকে করতে পারবো তো ফোন নাম্বার ভেরিফাই না করলে কি হবে এটা একটু দেখে নিন আপনি পনেরো মিনিটের উপরের ভিডিও আপলোড করতে পারবেন না কাস্টম থামলাইন দিতে পারবেন না লাইভ স্ট্রিমিং করতে পারবেন না এবং অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লেমস আপনি করতে পারবেন না ঠিক আছে সো এগুলো যদি আপনি করতে চান থামলাইন অ্যাড করতে চান পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে চান লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে আর এটা নিশ্চয়ই সবগুলো ফিচার্স আপনার খুব কাজের এবং প্রয়োজনের সেজন্য ডেফিনেটলি আপনি এটা ভেরিফাই করে নেবেন তো আমরা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে phone verification step one of two এখানে আমরা আমাদের যে কান্ট্রিটা আছে সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে দেন আপনারা দেখতে পাচ্ছেন যে text me the verification code আর এখানে what is your phone number ঠিক আছে তো এখানে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব ওকে ফোন নাম্বারটা দিয়ে আমরা এখানে গেট কোডে ক্লিক করেছি গেট কোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে তো আমরা এখন চেক করব যে আমাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন মেসেজটা এসেছে কিনা ঠিক আছে তো অলরেডি আমাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে তো কোডটিকে আমরা কপি করে নিলাম দেন এইখানে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে phone number verified congratulations your phone number is verified now ঠিক আছে তো আমাদের ফোন নাম্বার ভেরিফাই করা হয়ে গেছে তো এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজেশন করব ঠিক আছে ব্র্যান্ডিং লেআউট বেসিক ইনফো যা যা আছে সব কিছু এখন আমরা করব ঠিক আছে ইউটিউব স্টুডিওতে এসে এখন আমরা কাস্টমাইজেশনের কাজ করব তো কাস্টমাইজেশনের কাজ করার জন্য আমরা সর্বপ্রথম এইখানে চলে আসব এখানে একটা কাস্টমাইজেশন আইকন দেখতে পাচ্ছেন আপনারা এই কাস্টমাইজেশন আইকনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে কাস্টমাইজেশন আইকনে ক্লিক করলে আপনাদের সামনে লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফো এই ইনফরমেশনগুলো চলে আসবে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা এইখানে চ্যানেল লেআউট সম্পর্কে আপনাদেরকে একটু বলি চ্যানেল লেআউট হচ্ছে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন দেন এই চ্যানেল লেআউটগুলো আপনি অ্যাড করতে পারবেন তার আগে আপনি আসলে চাইলেও করতে পারবেন না ঠিক আছে আর এখানে আপনি চাইলে আসলে অন্য চ্যানেল অ্যাড করতে পারেন যেমন আপনি যদি ফিচার্স চ্যানেল দিতে চান তাহলে ফিচার চ্যানেল এখান থেকে অ্যাড করতে পারবেন যেমন আপনি যদি অন্য কোনো চ্যানেলের নাম দিতে চান ঠিক আছে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি রিকমেন্ডেড চ্যানেল তো আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের টেক আনলিমিটেড ঠিক আছে এই যে টেক আনলিমিটেডটাকে টিকমার্ক দিয়ে দিচ্ছি টিকমার্ক দেওয়ার পরে আমরা সরাসরি এটাকে এখান থেকে ডান দিয়ে দিব তো আমাদের চ্যানেলটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমাদের আপাতত লেআউটের কাজ শেষ কারণ আমাদের কোনো ভিডিও নেই আর বাকি কাজ এখান থেকে আমরা করতে পারবো না তো চ্যানেল কাস্টমাইজেশন সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি দিন আমরা চলে যাচ্ছি ব্র্যান্ডিংয়ে ঠিক আছে তো ব্র্যান্ডিংয়ে আসার পরে আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারটা আপলোড করতে হবে এবং আপনার প্রোফাইল পিকচারটা তারা রিকমেন্ড করছে it's recommended to use a picture that at least ninety eight into ninety eight pixels এবং ফোর এমবির মধ্যে হতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার আপলোড করে নিচ্ছি আপনার প্রোফাইল পিকচারটি আপনি ডেফিনেটলি আপনার মোবাইল ফোনে রাখবেন যদি আপনার ছবি দেন তাহলে ছবি আর যদি লোগো দিতে চান তাহলে লোগো দিবেন তো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পরে এখান থেকে দেখতে চাচ্ছেন যে allow Opera to take picture and record video ঠিক আছে তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আমরা ফাইলসে চলে যাব ফাইলসে আসার পরে আমাদের যেই লোগোটা আছে সেই লোগোটাকে অ্যাড করে দিচ্ছি লোগো অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করার পরে লোগোটা এসেছে এখান থেকে আমরা ডান দিয়ে দিব লোগো অ্যাড হয়ে গেছে এখন এইখান থেকে এসে আমরা আমাদের যে চ্যানেলের কভার পিকচার আছে সেই কভার পিকচার অ্যাড করব ঠিক আছে বা ব্যানার অ্যাড করব এবং সেটা হতে হবে আপনাকে অ্যাটলিস্ট দুই হাজার আটচল্লিশ ইন্টু এগারোশো বাউন্ন পিক্সেলস এবং ছয় এমবির নিচে হতে হবে এর উপরে হওয়া যাবে না তো আমরা এটাকে আপলোড করে দেওয়ার জন্য